দর্শক আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইকনল চৌরাস্তা কোনো মার্কেট অ্যান্ড এক নং সাইকনল বকরিকান্দি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ এক তারিখ রোজ হচ্ছে রবিবার এখন সময় এগারোটা সত্রিশ তো আমার কাছে একটি জেবিকো সিআরটি টিভি এসেছে তো এই সিআরটি টিভিটির প্রবলেম হচ্ছে ইন্ডিকেটার এলইডি e জলে কিন্তু সাউন্ড এবং ছবি কিছুই আসতেছে না তো আমি এটা এখন রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন তো বকবক করব না চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল জেবিকো সিআরটি টিভি একুশ ইঞ্চি তো প্রথমে আমি এসি প্লাগ ইন করে নেব এবং আপনাদেরকে আমি দেখাবো যে এটার ভিতরে একটি কি ধরনের সাউন্ড আসতেছে কিন্তু বাতি জ্বলছে এবং নিপছে দেখতে পারতেছেন এবং এটার সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনতে পারতেছেন তো এখন এটাকে আমি খুলে নেব স্কিপ করে নিই খোলার পর আবার তো আমি টিভিটির স্ক্রুগুলি খুলে নিলাম তার আগেই আপনাদেরকে দেখিয়ে নিই এটার মডেল নাম্বারটি তো এখানে মডেল নাম্বার দেখতে পারতেছেন টোয়েন্টি ওয়ান যে জিরো থ্রি পিএফ তো এই নাম্বারের আমি আর একটু ভালোভাবে দেখিনি দেখতে পারতেছেন এটির মডেল নাম্বারটি তো এখন আমি খুলে নিলাম দুঃখের বিষয় হচ্ছে টিভিটি বডিটি একদম ঠিক নিজে নিজেই পড়ে যাচ্ছে তো এই টিভিটি মনে হয় দীর্ঘ অনেক দিন রিপেয়ারিং করা হয়েছে মানে অনেকবার রিপেয়ারিং করা হয়েছে তো এটি চায়না দিয়েই গঠিত এটা হচ্ছে উনিশ পঁচানব্বই আইসি দ্বারা গঠিত এই সার্কিটটি তো আমি এখন এটাকে স্থির করে নেব প্রথমে তারপর দেখি এটাকে নিয়ে কি করা যায় বন্ধুরা আমি এটাকে আগে স্থির করে নিলাম একটি কোয়েল দিয়ে আবার পুনরায় এটাকে লাইন দিয়ে নেব এবং আপনারা দেখতে পারতেছেন এটা একটি কেল ওয়াই কেএল ওয়াই দ্বারা গঠিত মানে কেএল ওয়াই দিয়ে পাওয়ার সাপ্লাই করেছে টিভিটি অনেক পুরাতন হয়ে গিয়েছে কিন্তু এটার ভিতরে একটি ভিন্ন রকম সাউন্ড আসতেছে তো সেটা কি কারণে হয় আমি আপনাদেরকে দেখাবো অবশ্য পুরো ফুল ভিডিওটি আমার সাথে থাকবেন তাহলে ফুল ভিডিওটি দেখতে পারবেন আসলে এটার প্রবলেম কি তো আমি এখন লিকুইড কয়েল সব কিছু খুলে নিলাম এবং সার্কিটটি যে প্রচুর পরিমাণ পুরাতন হয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন লাইনে প্রবলেম মানে অনেকটাই প্রবলেম দেখতে পারতেছেন এটার বাটিকেল যে আইসি পিন সব উঠে গিয়েছে এবং মানে এটা বলতে গেলে অনেকবার সম্ভবত মেকানিক্স দেখানো হয়েছে কিন্তু তারপরেও এটা ভালো চলছে না তো আমি আজকে রিপেয়ারিং করব এবং দেখব এটা ভালো যাতে চলে সেভাবে কাজ করার চেষ্টা করব তো এটি স্কিপ করে নিই আগে এটার রোগ বের করে নিই তারপর আমি আপনাদেরকে আবার মানে পুনরায় দেখা তো বন্ধুরা আমি ভোল্টেজ লাগিয়ে নিলাম পাওয়ার সাপ্লাইটি ভোল্টেজ খুব কম আসতেছে যার কারণে প্রবলেম তো এটা ফ্লাইব্যাকের ভিতর ভোল্টেজ যাচ্ছেই না সম্ভবত ফ্লাইব্যাক শর্ট হয়েছে নসের আউটপুট ট্রানজিস্টর শর্ট হয়েছে নসের অন্যান্য আরও কিছু শর্ট হতে পারে তো আমি এখন অন্যান্যভাবে মেপে নেব দ্বারায় তো আমি হোম সিন্টারটি নিয়ে নিলাম তো সর্বপ্রথম আমি ডায়েটটি চেক করে নেব তো আমার আউটপুট ডায়েটটি ঠিক আছে ক্যাপাসিটারটি ঠিক আছে এবং তো এখানে আমি দেখতে পারতেছি ট্রানজিস্টারটি শর্ট হয়ে গিয়েছে এবং এই ট্রানজিস্টারটি শর্ট হওয়ার কারণ হচ্ছে ফ্লাই ব্যাগটি খারাপ হয়ে গিয়েছে মানে ফ্লাই ব্যাগটি ড্যামেজ হয়ে গিয়েছে যার কারণ ট্রানজিস্টার এবং ফ্লাই ব্যাগ অর্থাৎ transistor output transistor and flyback দুটি ফুল শর্ট হয়ে গিয়েছে তো এই দুটি মানে চেঞ্জ করে দিলে হয়তোবা এই টেলিভিশনটি আবার পুনরায় চলতে শুরু করবে তো আমরা কাস্টমারের সাথে একটু আলাপ করে নেই তারপর আপনাদেরকে দেখাবো যাই হোক এই কাস্টমার অবশ্য কাজ করবে যার কারণেই বলছে যে এটা রিপেয়ারিং করার জন্য কিন্তু কাস্টমারটি আমার কাছে নেই কিন্তু যেহেতু টিভিটি অনেক পুরাতন তো সেই ক্ষেত্রে আমি কাস্টমার সাথে একটু আলাপ অবশ্যই করে নেব তার জন্য অল্প কিছু সময় আমি স্কিপ করে রাখবো তারপর শুরু করবো আবার বন্ধুরা এটার ভিতরে আমি পাইলাম ট্রানজিস্টর এবং এখানে ডায়োডও শর্ট রয়েছে তো আমি ডায়োডটিও খুলে নিচ্ছি তো এটা যেহেতু অনেক পুরাতন অনেক খাটাখাটনি করার পর রোগগুলা বিছড়ে বের করতে হলো তো বন্ধুরা আপনারা যারা সিআরটি টিভি এবং মানে সিআরটি বক্স টিভি এবং LED TV LED smart TV sound system IPS voltage stabiliser rice cooker diabetes machine আমাদের কাছ থেকে নিঃসন্দেহে রিপেয়ারিং করে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন পুনরায় নতুনের মতন গ্যারান্টি দিচ্ছে Sabuj electronics engineering works and technical training centre এক নং সাইট নল চৌরাস্তা কোনো মার্কেট আমাদের মূল সার্ভিসিং সেন্টারটি হচ্ছে এক নং সাইকনল ফকির কান্দি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক মতলব উত্তর চাঁদপুর বাংলাদেশ তো আমি একটি রেক্টিফায়ার ডায়ট নিয়ে নিলাম এবং ডায়োডটিও লাগিয়ে দেব যেহেতু আমার এখানে আলো খুব কম আমি কম আলোতেই কাজ করে থাকি আমি আরেকটি নতুন ট্রানজিস্টর নিলাম সেটিও লাগিয়ে নিতেছি চোখ রাখুন সিউএনটিটিসি ট্রার্নিং ইউটিউব চ্যানেলে আসতে চলছে আরও বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং ভিডিও এক নং সাইকনল সবুজের বাড়ি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অবস্থিত এই সার্ভিসিং সেন্টারটি নতুন করে চালু করা হয়েছে কারণ আমি দীর্ঘ আঠারো বছর যাবৎ এই ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিংয়ের সাথে জড়িত আমি বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং করে থাকি আমার সাথে সহযোগিতি সহযোগিতা করেন আরও দুইজন টেকনিশিয়ান তারা হচ্ছে মহিলা যার কারণে তারা ভিডিওতে আসে না তো বন্ধুরা আমি লাগিয়ে নিলাম ট্রানজিস্টরটি এখন পুনরায় আবার এই সিকট লাগিয়ে দেব এই সিকট লাগানোর পর দেখতে পেলাম এটার প্রো ফ্লাইভ শর এটাকে লাগাতে হবেই নসেদ এই সিআরটি টিভিটি ভালো চলবে না বা চলবেই না তো কাস্টমার একটু চিন্তা ভাবনা করতে গেছে তাহার বাড়িতে চিন্তা ভাবনা করে এসে বললেই আমি এই প্লাইব্যাগটি লাগিয়ে দেব সেটি ওকে হয়ে যাবে চলতে থাকবে নতুনের মতন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন কাস্টমার সাথে কথা হয়েছে কাস্টমার বলেছে ঠিক আছে আপনি এটা কাজ করে তো আমি এখন এই প্লাইব্যাগটি খুলে নেব তুমি আরেকটি ফ্লাইব্যাগ লাগিয়ে দিলেই কাজটি উঠে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো না লাগলে আলাদা বিষয়ে আপনাদের নিজ বিষয়ে আমি এখন ফ্লাইব্যাগটি বলে নিতেছি তো একটু স্কিপ করি নেই আপনাদের জন্য যাতে জটপটে ভিডিওটি হয়ে যায় তো ভিউয়ার্স আপনি দেখতে পারতেছেন এই দুটি মাল খারাপ হয়ে গিয়েছে একটি ট্রানজিস্টার আউটপুট ফ্লাইব্যাক এবং এটার সাথে রয়েছে রেকটিফায়ার ডায়োড দেখতে পাচ্ছেন এই তিনটি জিনিস খারাপ হয়ে গিয়েছে তো এই তিনটি জিনিসই আমি চেঞ্জ করে দিলাম হ্যাঁ, দিব একটি লাগিয়ে নিয়েছি আগে এখন বাকিগুলি লাগিয়ে নেব আমি প্লাস্টিকটির যে গুলো ছিল সেগুলো লাগিয়ে নিলাম খুলে নিলাম অর্থাৎ ফ্লাই ব্যাগটি খুলে নিলাম এখন আমি আরেকটি ফ্লাই ব্যাগ লাগিয়ে দেবো ততক্ষণ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন ফ্লাই ব্যাগ আমি নিউ কি এখন লাগিয়ে নিতেছি garantir টিউবের ভিতরে আমি দেখছি কাঠটি লাগিয়ে নিলাম এবং এখন প্লাইলে কি সোল্ডারিং করে দিব দেখবো এটা এসি প্লাগিং করে যে কি অবস্থায় আছে তো বন্ধুরা যেহেতু আমি যখন আউটপুটটি লাগিয়েছিলাম তখন যেই নষ্ট ফ্লাই ব্যক্তি ছিল তখন আউটপুটটি আবার পুনরায় খারাপ হয়ে গেছে এখন আবারও আউটপুটটি লাগিয়ে নিতে হবে একটু স্কিপ করে নেই